তাই তো তারে ভুলতে আমি নেশার নৌকাবাই নেশার নৌকায় চান্দের দেশে সাথী মুখে বিদায় দিয়া কেমনে তুই চইলা গেলি দূরে তুই আছিস ভালো ঠিকই আমি তো ভালো নেই তিলে তিলে পুরছে হবে আমি তোরে কত ভালোবাসি বুঝলি না রে তুই তোরই কারণে আমি আজও কেঁদে যাই ইশারাত কেন ডাকে তোরি ছায়া আশার কথা একদিন পড়াবে রে রাত্রে হবে তোমার চোখেতে কান্নার ঢেউ প্রেমিকা এত ভালোবাসবে না তোমায় রাত্রে হবে তোমার চোখেতে কান্নার ঢেউ তোর বাবু নামটা কেউ তো আর ডাকে না নেশার করে ধোয়া উড়ায় কেউ তো আর দেখে দেখে পারে ষোলো জন